আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ও ভাই একবার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে রোদে ও হো হো লা ওয়াও নাইস ফিল্টারে জোস লাগে না hi everyone hello forty four people are watching লাইভে আছি ইয়েস হাই ভাইয়া হ্যালো হ্যালো আমরা প্র্যাকটিসে আসছি সাড়ে পাঁচটা বাজে আমরা সাড়ে পাঁচটা বাজে প্র্যাকটিসে আসছি হ্যাঁ পাঁচটায় ওই যে মানে ঢাকা থেকে বেরোচ্ছি পাঁচটা বাজে আর কি এটা তো ঢাকার সাইডে পরে গেছে আস্তে আস্তে এখানে সাড়ে সাড়ে পাঁচটা ঠিক আছে সাড়ে পাঁচটা বাবা রে বাবা one point six K people are watching সকাল নয়টা যদিও সবাই বলতেছেন গুড মর্নিং বাট আমরা রাতে ঘুমাই নাই একটা লাস্ট ব্লগ এডিট হয়েছে যেটা আজকে সাতটা বাজে আসতেছে তারপরে এখানে আবার আসছি প্র্যাকটিস করতে অ্যান্ড uh, আমার সাথে আছে হাই টেপলা হোয়াটসঅ্যাপ হাই তুমি কালকেও ছিল তোমরা সবাই কালকে ছিল তাই না কিসে একবারও ব্যাঙাই নেই ঠিক আছে আমাদেরকে নিয়ে মজা নেই আমরা চাই না ঠিক আছে এই যে তোমার কি অবস্থা ভাইয়া এই তো ভাইয়া আমার অবস্থা তো ভালো বাইকের অবস্থা মানে কেন দেখছেন আরে এই করছে না তোর লগে তো তোর নাম ধরে ডাকতেছে অ্যান্ড এখন দেখছেন কালার মারতেছে না দেখেন একটু আগে কি <laughs> এটা বাংছি আমি যারা আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক স্টোরিজ দেখছেন তাদের জন্য three K people are watching আমার দুইটাই গেছে এটা দুইটা ঢাকা যে লাগাইতে আচ্ছা ইয়ারা কইরে ওরা গেছে কই হ্যাঁ আমাদের সাথে আরো মানুষ আছে এরা গাড়ি চালান শিখতেছে কত হয়েছে এটা এই গার্ডেনে নিয়ে যে মাইরা দেয় গাড়ি চালাতেছে মানজিয়া এই মহিন্দ্রা একটা ফোন দে তো কি লাগাই দিব এটা ট্রাক ওটা ট্রাক অনেক জোরে চলে গুড মর্নিং গুড মর্নিং আগাইতেও পারি না three point two K hello good morning everyone take love bro thank you thank you love from Manikganj ঘুমাইছে বসছে আমার অলরেডি লাভ ফ্রম কুমিল্লা আপনি এখানে কি করেন আমি প্র্যাকটিসে আসছি যে গাট গুট পিন্দা বয়ে আছি কে ভালোবাসা কি হজমি হ্যাঁ। ওই দাঁড়া দেখো দাঁড়া দেখো ওই দাঁড়া দাঁড়া ওই দাঁড়া আরে আরে আরে আরে ও ভালো ড্রাইভ করো তো এই জানালাটা নামাও হাই দাও লাইভে আছি গাড়ি সুন্দরভাবে এমনি ঘুরে এখানে রাহু না না আরে গাড়ি আসছে তাও টান দে টান দে টান দে show me your driving licence show me your driving licence driving licence মানজিয়া মানজিয়া কিটা ভাঙছো তুমি এই দশ হাজার টাকার দাম কি ক্লোজ হ্যাঁ? কল <laughs> আচ্ছা শোন এই নিউট্রাল কর নিউট্রাল কর নাম এই গাড়িতে নাম কই গেট লক না করে বসে থাকে না চালাতে পারলে যা হয় চালা যাও না দেখি আচ্ছা এই তোমার লাইসেন্স আছে যদি পারি যদি পারি আমি ভাই আমার গাড়ির লাগি লেগা এখনো লক করে নাই ভাই রে ভাই সো এখন একটু থডল বাড়ি দে না লেটস এনজয় সাম স্টান্স এই বাচ্চা আয় বাচ্চা ক্যামেরা হ্যান্ডেল করতে চান একটু প্র্যাকটিস দেই আচ্ছা, আচ্ছা একটু ক্রেজিনেস দেখাই হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ক্যামেরা এখান থেকে ঘুরে ফেলি ওকে তো কি অবস্থা সবার অনেকদিন পর তো উস্তাদ রেডি হচ্ছে তো এটা হচ্ছে পূর্বাচল তিনশো ফিট ফাইম ভাই মনে করেন যে সাইকেল স্ট্যান্ড লাইফ থেকে এখানে এসে প্র্যাকটিস করে হেলিপ্যাড উস্তাদ মাঠে নেমে গেছে কি মারতে পারে এখন ওল্ড স্কুল নাকি তো দেখা যাচ্ছে খেলা চলতেছে দুইজনের মধ্যে ফাইট কমেন্ট আচ্ছা কমেন্ট পড়ে কিছু হ্যাঁ গুড মর্নিং সবাই গুড মর্নিং আমি পূর্বাচল থেকে লাভ ইউ এভরিওয়ান আচ্ছা থ্যাংক ইউ তো এখানে আমাদের আরো অনেকজন আছেন তো Rolling time! তো গন্ধদা আপনি কি ঘুমাবেন আপনি কি ঘুমাবেন ঘুমান তাহলে ঠিক আছে আরে উস্তাদ ওয়ার্ল্ডের বেস্ট স্ট্যান্ড রাইডার হ্যাঁ love from Gazipur good morning dear brother good morning good morning আমরা এখনো ঘুমাই নাই কেউ অবশ্য তাই আমাদের কোনো গুড মর্নিং নাই কারণ আজকে ফাইম বে প্র্যাকটিস ডে তো হ্যাঁ এই যে হ্যাঁ মুন ভাইয়া আপনি কতদিন পর আসছেন অনেক আউট তো আচ্ছা কে কতদিন পরে আসছে ভাই কতদিন পরে আসছো আজকে তিন ছবিটা তিন সপ্তাহ ভাই কতদিন পরে আসছো একই দিন তুমি কতদিন পরে আসছো আর তুমি তুমি তোর নিজের বয়স কত কিরে ভাই থাক ওদের হাতে লাইভ দেওয়া যাবে না ওরা উল্টা পাল্টা বলবে এন্ড সিক্স কে পিপল সকালবেলা দেখতেছে এটাই অনেক বড় ব্যাপার অ্যান্ড গুড মর্নিং ভাইয়া লাভ ফ্রম শরীদপুর love you thank you so আমার ফোনে অলরেডি তো আমার ফোনে অলরেডি চার্জ শেষ প্রায় অ্যান্ড আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমি এখন প্র্যাকটিস যাচ্ছি যা ফোনের চার্জ শেষ হলে আরেক ঝামেলা আম্মু ফোন দিলে আবার ফোন পাবে না তো দেখা হবে পরে কখনো লো পাওয়ার মোড দিয়ে দিছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম